আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো আমি তো সৌদি আরবে চলেই আসলাম আজকে তিন দিন হলো আজকে আমার তিন দিন হয়ে গেছে ডিউটি তো আমার তো ডিউটি টাইম হলো সকাল সাড়ে ছয়টা থেকে সকাল এগারোটা পর্যন্ত সাড়ে এগারোটা পর্যন্ত তারপর আমরা গাড়ি করে কোম্পানির গাড়ি আছে গাড়ি দিয়ে বাসায় আসি বাসায় এসে লাঞ্চ করে আবার দেড়টা বাজে যাই পাঁচটার সময় আইসা পড়ি কারেন্টের কাজ অতটা হার্ড না তো কাজ থাকলে কাজ করি না থাকলে বসে থাকি মোবাইল চিপি এরকম আর কি তো এখন আমি বাসায় আসলাম কে কী খাবার আসছে আমি জানি না এই এই কিসে করে খাবার তো এখানে কি কি খাবার আছে আজকে খাবো আর আপনাদেরকে একটু দেখাবো সৌদি আরব তো সিস্টেম এরকম সোপরা সোপরা বিষয় এটার নাম হলো সোপরা এই সোপরা সোপরা বিষয়া খাবার খায় শুরুতে আমি সোকরাটা বিছিয়ে নিতাম এটা হলো সস আর এটা এটার নাম হলো খ্যাপসা এই যে পোড়া মুরগি মুরগি মাংস আর হচ্ছে এটা হলো ভাত এই যে এদেশের ভাতের সিস্টেমটা কীরকম দেখছি অনেক মানে চিকন আর লাম্বা আর এটা হলো ভাতটা আর এটার সাথে আছে মরিচ কাঁচা মরিচ দেখছেন কি বড় কাঁচা মরিচ মোট দুইটা মরিচ আছে এটার সাথে দুইটা মরিচ আছে আর আছে দুই টুকরা লেবু এই হচ্ছে পোড়া মুরগিটা যেটা হলো গ্রিল বাংলাদেশি গ্রিল বলে তো এটা একটা মুরগির অর্ধেক ক্যাপসার সাথে থাকে দিয়ে খায় আর কি তো রেলা দিছি যেহেতু আমি সৌদি আরবে আছি সৌদি আরবের সিস্টেমই খাই আমি তো ওই ভিডিওতে এটার ভিতরেই খাইছি এখানেই রাখছি কিন্তু এরকম খাইতে মজা লাগে না এইভাবে নিচে রাইখা খাইতে খুব মজা লাগে এই হলো খাবারটা এই হলো মুরগিটা আর এই হলো যে সসটা এই হলো কাঁচামরিচ এখন আমি খাবো তবে আজকে দশ তারিখে আমি আসলাম আজকে হলো গিয়া পনেরো তারিখ পাঁচ দিন চলে গেল পাঁচ দিনে আমার অতটা বেশি খারাপ লাগে না তো আজকের দিনটা আমার খুব বেশি খারাপ লাগে বাড়ির সবার কথা মনে পড়ে মানে অন্যরকম লাগে আজকের দিনটা আর এই কয়েকদিন একটু ভালো লাগছে মানে নতুন এক জায়গায় আসছি নতুন সব কিছু দেখছি দেখছি ভালো লাগছে আর আজকের দিনটা আমার কাছে খুব বেশি খারাপ লাগে মনে হয় যে একা একা লাগে লাগে কিছু নাই কিছু নেই এরকম লাগে মানে বাড়ির কথা মনে পড়ে যাই হোক তারপরও থাকতে হবে থাকার চেষ্টা করতে হবে কোনো সমস্যা নেই আর আমার তো একটা ভাই আছে আমার ছোট ভাই সিয়ামে তো ওর সাথে আমার যখন ডিউটি শেষ ওর সাথে আমি ঘুরি ফিরি মার্কেটে যাই আমগো দেশে বলি মার্কেট আর এদেশে বলে চোখ তো চোখে যাই গিয়ে ঘোরাফেরা করি দেখি টিকি এতে ভালো লাগে রাত নয়টা পর্যন্ত আর টিকি ঘোরাফেরা করি রাত নয়টা পর্যন্ত ঘোরাফেরা করি ভালো লাগে তো ও থাকার কারণে আমার কাছে খুব ভালো লাগতেছে মানে একা একা লাগে না অয়ও আমারে নিজেই ফোন দেয় যে ভাই কই আছেন কি করেন এই খাবার খাইছেন কিনা নাস্তা করছেন কিনা ও আমার ফোন দেয় তো এখন আমি একটু খাই কত বড় মরিচ কোনো ডাল না আপনারা মরিচটা মনে করতে পারেন জাল কোনো জাল না একদম মিষ্টি একটুও যাও না আমাদের দেশে যদি মরিচটা খাইতাম খাওয়ানোর সাথে সাথে চাপাইয়া একশো গ্লাস খাওয়ানো লাগতো পানি তারপরেও কান্টান সব ধরে দিত আর এই মরিচ একটুও জাল না আর মিষ্টি লাগে অন্যরকম তো এই মরিচটা ভিটামিন বেশি ওই দিনটাও আমি খাইতেছি লেবু আজকে খাবারের সাথে একটা সেভেন আপ একটা মিনারেল ওয়াটার আর এটা কি আপনাদের দেখে কি মনে হয় এটা কি মনে হইতে পারে এটা একটা ইয়া জুস বা সেভেন আপ বা সফট ড্রিঙ্কস কোয়ালিটি কিন্তু এটা তা না এটা হলো গিয়ে একটা মিনারেল ওয়াটার পানি এতটুকু এরকম সিস্টেমের কাপ সিস্টেমেরও পানি পাওয়া যায় কিনতে এটা হলো পানি আর আছে সেভেন আপ তো আজকে এই নিয়েই খামু আরও পানিটা নিয়ে আছে ওগুলা খামু না তবে এই সেভেন আপটা আমার কাছে খুব ভালো লাগে তো আজকে এটাই খামু মিস করি সবারই মিস করি এখন যে খাবার খাইতেছি মিস করতেছি যেমন আমার তো ওই জাফরের মিস করতেছি তারপর ইমনেরে ইবানেরে শাহিনেরে সোডো ইমনেরে মেজেস্টার সাপ আর কি সোডো ইমনে মিস করি তারপর সবারই মিস করি যাদের সাথে চলাফেরা ছিল সবারই মিস করি একা একা খাইতেছি আজকে ওরা থাকলো কত সুন্দর করে খাইতাম মানে খাওয়ানে কারাকারি হইতো মারামারি হইতো তারপরে একটু একটু করে খাইতাম অনেকটা মজা হইতো তো আজকে আমি শুধু একাই খাইতেছি বন্ধু তোদেরকে মিস করতে আসি ভাই তোদেরকে মিস করতে আসি I miss you I miss you তো আমার আবার ডিউটিতে যাইতে দিব ডিউটির সময় যাইতেছে অলরেডি একটা বাজে গেছে এখানে তো দেড়টার মধ্যে আমার ডিউটিতে যাইতে দিব তো আমি খাওয়া দাওয়াটা শেষ করি কারণ এখানে ভিডিওর সামনে থাকলে খাওয়া দাওয়া হবে না বক বক করতে থাকুন সময় চলে যাবো আর এখন তো অনেক খাবার খাবার তো শেষ করতে হবে আমার তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আমার জন্য সবাই দোয়া করবেন দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে তো সবাই আমার ভিডিওটা লাইক করবেন শেয়ার দিবেন এমনকি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এই আশা করি আর কিছু না ভালো থাকবেন সবাই আর আমিও দোয়া করি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ